চেষ্টা করে আপনি যেটা করলেন সেটা কেমন হলো চাষটা ভালো হয়েছে আর ওই এই চাষটা করে দেখা যাচ্ছে আগে তাক পর্যন্ত করলেন তা মনে হলো এখানটা শীষের শীষের দ্রব্য বা ফাঁস আগের চেয়ে কেমন কিছু বাড়লো কমলো বা এক সমান হলো কোন এটা বেশি বেড়েছে ফলনে কিছু বেড়েছে না এক সমানই হয়েছে আচ্ছা আর রোগ পোকা কেমন আছে আগের মতোই আছে না একটু কমেছে জৈব কিছু ব্যবহার করেছিল তার ফলে রোগ পোকাও কিছু কমেছে গোছানোর ব্যবহারটাও কি কোনো কিছু করেছেন একবার মোটামুটি জৈব কিছু ব্যবহার করেছে আর গরমের চাষে কি এখন গরমের চাষে কিছু কিছু করবেন একচুয়ালি চাষ কিছু করবেন তার করার ইচ্ছা আছে আর কি যদি ভালো হয় তাহলে তো 嗯。